আমি রয়েছি বিজিশ চক্রবর্তী আর আজকের এই ভিডিও টপিক হচ্ছে সাবান শ্যাম্পুর খেলা আর আমি ভালোবাসা পেয়েছি অনেক জ্বালা রয়েছে দুজন এক মধু আর এক হচ্ছে সুভাশিস তো বন্ধুরা গুড মর্নিং হোয়াটসঅ্যাপ গাইজ আমরা আজকে চলে এসেছি নদীর পাড়ে ঘুরতে তো আজকের দিনটা আকাশটা দেখুন খুব সুন্দর আর আজকের আমাদের সঙ্গে রয়েছে সেই আমাদের বিখ্যাত হিলেন আমাদের সুভাশিস কয়াল এ বন্ধুরা আপনারা দেখুন আজকের এখানে এই নদীর স্রোত কত হে বন্ধুরা আজকেরই আমি শুরু করবো আমার নিত্য পরিষেবা হ্যাঁ বলুন আপনি কি যেন একটা বলছিলেন আজকের আমি শুরু করে দেবো আমাদের গরিবের ওয়াটার পার্ক আর সেখানে দেখুন কীভাবে চড়তে হয় এরমভাবে লাভবেন আর এইরমভাবে অ্যাড করতে করতে যাবে অ্যাড করতে করতে যাবে একটা অধিপতি আর আজকের এই ভিডিও টপিক হচ্ছে সাবান শ্যাম্পুর খেলা আর আমি ভালো পেয়েছি অনেক জ্বালা তো ভালোবাসার জ্বালা যে কি যন্ত্রণা কি ব্যথা আমি তোমার কি বলবো ভালোবাসায় আমি পেয়েছি যন্ত্রণা শুভাশিস তো আজকে আমরা গরিবের ওয়াটার পার্কে এসেছি এটা হলো গরিবের ওয়াটার পার্ক এটা হলো মানে গরিবের ওয়াটার পার্ক তো গরিবের ওয়াটার পার্কে আমরা এখন আরে বাড়ি এই জায়গাটায় এতটাই গ্র্যাভিটির টান আমি এখানে স্টে করতে পারছি না মেখে নিই তেলটা আমরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে like comment share and subscribe করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে দিও thank you thank for watching this video thank you so much